তুমি হই পর যদি জানতাম রে বন্ধু তুমি হইবা ছাড়িতাম কি মারি আমার ছাড়িতাম না ঘর

头。 তোরে ហំជា হারিতাম না